কথা আছে গাছ যেমন ফল তেমন দেখুন হাসপাতালের আইসিউতে থাকা বাচ্চাটি কিভাবে নামাজ আদায় করছে এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কথা আছে ছেলে মেয়েকে যে যেভাবে লালন পালন করতে চাই ঠিক সেভাবেই লালন পালন করতে পারে তাই শিক্ষার কোনো শেষ নেই সন্তানের জন্য মা বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা বাবার উপরে পৃথিবীতে আর কোনো শিক্ষক থাকতে পারে না সন্তানের জন্য প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন